মধুর মধুর কথা কইয়া শিখতে দাগা দিল মধুর মধুর কথা কইয়া শিখতে দাগা দিল আইব দয়াল কান্দু আশা গো আমার প্রাণে ছিল আশা বন্ধুর সনে গহীন বনে পাতব সুখের বাসা মনে ছিল আ তার মায়ায় মজিল আশার বাসা বেঙ্গে কান্দু সায় কার মায়ায় মজিল আয় গো দয়াল কান্দু সায় রাতে কান্দাইল আইগো দয়াল কান্দু সাই কি দোষে কান্দাইলো ঘরে পড়ায়া কি গো আমি এমনে গৃহে থাকি কান্দুসার জন্য চটপট করে আমার পরাণ পাখি কান্দে পুরায়া কি সতি গো আমি এমনে গৃহে থাকি তাহার জন্য চটপট পাইয়া দেখি ওই বুঝিয়াছিল পথের দিকে চাইয়া দেখি ওই বুঝিয়াছিল আইগো দয়াল কান্দুসা হাতে দাগা দিল মধুর মধুর কথা কইয়া শিখতে দাগা দিল আইগো দয়াল কান্দু সাই কি দোষে কান্দাইল আইগো দয়াল কান্দু সাই কি দোষে কান্দাইলো উপায় কি যে করি গো আমি উপায় কি যে করি কান্দু সারে না পাইলে বলাই দিব দরি উপায় কি যে করি সখী গো আমি উপায় কি যে করি কান্দু সারে কান্দু কান্দুসায় কুন্দুসে কাদাইল মধুর মধুর কথা কইয়া শিখতে দাগা দিল মধুর মধুর কথা কইয়া শিখতে দাগা দিল আইগো দয়াল কান্দু কান্দুসায় কি দোষে কান্দাইল আইগো দয়াল কান্দু কান্দুসায় কি মানুষে কান্দাইলো